আমার গলির ছেলের বার্থডে ছিল তাই আমার মেয়ে সবাই আরও যারা থুতিয়েছে হয়েছে তারাও তো ভয় দেখাইছে যে যদি কিছু করিস তোদের বাড়ি ঘরদর ভেঙে পুড়িয়ে দেবো সেই সবে ভয়তে আমরা এতদিন বলি নেই ভোর চারটের দিকে সেই মেয়েটা খুব ছটফট করতেছে যে মা আমি মরলাম বাঁচলাম আমার ডাক্তারের কাছে নেও তখন আমরা ডাক্তারের কাছে যাই ওরে দর্শন করে আইছে ওই তো সমর গাড়ি ছেলের আসে মায়ে আর পাই নাই মায়ে মারা নমস্কার আমি শুভঙ্কর মান্না বাংলা ডিএনএতে আপনাদের স্বাগত হাঁসকালি গণধর্ষণ ঘটনা আজ বাংলা রাজ্য রাজনীতিকে তথা বাংলা সংস্কৃতিকে ভুল অণ্ঠিত করেছে তেরো বছরের এক কিশোরীকে অকথ্যভাবে নির্মম গণধর্ষণ এবং তার মারা যাওয়ার পর without death death certificate death certificate ছাড়াই পোস্টমর্টম ছাড়াই তাকে সৎকার করে দেওয়া হয় এক কথায় পুড়িয়ে দেওয়া হয় প্রমাণ লোপাটির জন্য সত্যি এ কোন বাংলায় আমরা বসবাস করছি হোয়াট হ্যাপেনিং ইন বেঙ্গল প্রশ্ন এই বাংলাটা আর আগের মতো নেই বাংলা দিনকে দিন এক সন্ত্রাসবাদী ললেসনেস বলা হয় এখানে আইনের শাসন নেই শাসকের আইনে পরিণত হয়েছে একে একে টাঁকির ঘটনা ইংরেজ বাজার মাটিয়া নামখানা বাঁশটনি ভাঙর তপন কান্দু আনিস খান হত্যা মগরাহাট কাণ্ড বকপি কাণ্ড কাটুয়া কাণ্ড পার্ক স্ট্রিট কামদুনি কোনো কিছু বাদ রাখেনি এই বাংলায় এই হাংসখালি এলাকায় একটা ১৩ বছরের শিশু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সমর গয়াল যিনি টিএমসির উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য তার ছেলে সোহেল গয়ালি সমর গোয়ালির ছেলে সোহেল গোয়ালি বলা হচ্ছে তার বয়স একুশ বছর সে এবং তার বন্ধুরা মিলে এই ১৩ বছরের কিশোরীর ওপর অকথ্য নির্মম গণধর্ষণ গ্যাংরেপ করে এবং তাকে এক মহিলার দ্বারা এবং দুজন মিলে তার বাড়িতে পৌঁছে দেয় রাতে ভোর চারটে নাগাদ তার খুব যন্ত্রণা হয় এবং ডাক্তারের কাছে ডাক্তারকে ডাকা হলে মেয়েটি মারা যায় শুধু তাই নয় তার বাবা মার উপর ওই বাবা মা দিনমজুর ছিল এই তেরো বছরের কিশোরীর বাবা সেই দিনমজুরির বাবাকে হুঙ্কার দেওয়া হয় হুঁশিয়ারি দেওয়া হয় ভয় দেখানো হয় যে তোমার মেয়েকে কোনো হসপিটালে ভর্তি করা যাবে না এবং মারা যাওয়ার পর তাড়াতাড়ি করে তার মরদেহ সৎকার করা হয় এক কথায় নো পোস্টমর্টাম নো এভিডেন্স কোনো প্রমাণ যাতে না থাকে সেই প্রমাণ লোপাটের জন্য তাকে পোস্টমর্টাম ছাড়াই উইথাউট ডেথ সার্টিফিকেট ছাড়াই তাকে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয় অবশ্য বলা হচ্ছে এই শ্মশানটা অনৈতিক এর কোনো অফিসিয়াল কাগজপত্র নেই শ্মশানটি এক গত দু বছর আগে এই এলাকারই তৃণমূল বিধায়ক ওই এলাকাতে ওই শ্মশানটির জন্য টাকা খরচ করেছিলেন দু লাখ টাকা যাই হোক সেটা প্রশ্ন নয় প্রশ্ন যে এইভাবে আর কত কন্যা শিশু কিশোরী সন্তানকে গ্যাংরেপের শিকার হতে হবে এই রাজ্যে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে এটা যদি অন্য কোনো রাজ্যে ঘটতো এতক্ষণে পুরো কলকাতা অচল হয়ে যেত এতক্ষণে পুরো বাংলা তোলপাড় হয়ে যেত কিন্তু যা দিল্লি নির্ভয়া কাণ্ডকে ছাপিয়ে গেছে তা এই হাঁসকালি ঘটনা এ রাজ্যে একের পর এক শুধু হাঁসখালি নয় এই গতকালই নামখানাতেও একজন মহিলার উপর গণধর্ষণ হয় এবং তার গায়ে কেরোসিন দিয়ে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় তিনি এখন কাকদ্বীপ হসপিটালে ভর্তি রয়েছেন কি বলবেন অবশ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন ছোট্ট ঘটনা কিন্তু এটা বাঙালি তথা বাংলা সমাজকে বুঝতে হবে যে ছোট্ট ছোট্ট জলবিন্দু দিয়েই সিন্ধু তৈরি হয় অর্থাৎ ছোট ছোট জলবিন্দু দিয়েই কিন্তু সমুদ্রে ভরপুর হয় সুতরাং প্রত্যেকটা ঘটনাই সিঙ্গেল অ্যান্ড ইউনিক কিন্তু এইভাবে যদি প্রত্যেকটা ঘটনাকে ছোট্ট ঘটনা ছোট্ট ঘটনা আর নিজের একনায়ক তত্ত্ব একনায়কতন্ত্র বাঁচানোর জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সুশাসক হিসেবে সব কিছুকে খারাপ অনৈতিক বলে চালিয়ে দেওয়া যায় না সংবিধানে বলা হয় গণতন্ত্রের মধ্যে গণতন্ত্রে মিডিয়াকে বলা হয় সংবিধানের চতুর্থ স্তম্ভ সেই মিডিয়াকেও পর্যন্ত আক্রমণ করতে ছাড়েননি মাননীয় বলতে গেলে বাংলায় আমরা আজকে দেখতে পাচ্ছি একজন হিটলারি রানীকে যে হিটলারি রানীর রাজত্বে আমরা সবাই বসবাস করছি বলা হতো মা মাটি মানুষের সরকার টিএমসি সরকার কিন্তু তাদের বর্তমান কার্যকলাপ তালিবান মেন্টালিটি কোম্পানিতে পরিণত হয়েছে বলা হয় বাংলা নিজের মেয়েকেই চায় কিন্তু আজকে বাঙালির প্রত্যেকটি ঘরের মেয়েরা সুরক্ষিত নয় প্রত্যেকেই সন্ত্রস্ত এবং ভীত কারণ তৃণমূল হারমাদ বাহিনীর নেতাদের দ্বারা আজ বাড়ির মা বোনেরাও ভয় দেখিয়েছে লোকটাকে না রাস্তায় ডেকে ভয় তাহলে কোথায় ভয় দেখিয়েছে বাড়িতে হুমকি দিয়ে গেছে কারা রাত্রে তাদের মুখ সেনা যায় পরে কারা এসেছিল একদিনের মধ্যে চার থেকে আজকে হচ্ছে ক তারিখ পাঁচ হ্যাঁ ওই একদিনে কারা লোকজন না আগেই তো হ্যাঁ? তো আগেই কি লোকজন ছিল হ্যাঁ কি করে জানলেন ছেলে কি করে জানলেন আমার মেয়ে তো ওই বাড়িতেই গেছে ওই বাড়ি থেকে আপনি কি করে কনফার্ম হলেন ওই বাড়িতে গেছে মেয়ে বলে গেছে যে ওই সমরগলের ছেলের জন্মদিন ওই বাড়িতে আমি যাচ্ছি সুরক্ষিত না প্রশ্ন উঠছে এই সমর গোয়ালি যিনি হাঁসখালি উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য তার ছেলে সোহেল গোয়ালি এরা মানে এদের দাপটে পুরো এলাকা সন্ত্রস্ত এরা মস্তান বা ডন্ট এই সোহেল গোয়ালি নাকি প্রতিবেশীদের কথা মতো বন্দুক নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাতো তো নিশা করে ছেলে নিশা করে হিরোইন খায় এমনি কাজবাজ কি করে কাজবাজ সময় গলে পার্টি করে ছেলে রিভলভার নিয়ে ঘুরে বেড়ায় সময় গলে রিভলভার নিয়ে ঘুরে বেড়ায় পাড়ার মানুষ ভয়তে গর্তে বেরোতে পারে না আমরা রাতের অন্ধকারে ঘরতে বেরোতে পারি না ভয়ে ও আমার বুকেও রিভলভার ঠেকিয়ে চাবি এই তার জন্মদিনে পার্টিতে ডেকে নিয়ে গিয়ে বাড়ি থেকে ১৩ বছরের এক কিশোরীকে তার বন্ধুরা মিলে গ্যাংরেপ এবং পুড়িয়ে দেওয়ার ঘটনা যা বাঙালির শুভ সাংস্কৃতিক চিন্তমান মানুষের মাথা আজ নিচু করে দিয়েছে It pains me to hear the shame of state stake makers' statements of this kind. A minor rape of 13 years old girl who has been cremated. ভাবুন যে রাজ্যে একের পর এক এই রকম ঘটনাগুলো ঘটছে সেখানে ১৩ বছরের মেয়েও সুরক্ষিত নয় a chief minister on a mike standing there and say it is a love affairs is it a case of pregnancy or is it love জিহাদ ইজ দিস দ্য ম্যানার যে রাজ্যের মুখ্যমন্ত্রী মিলন মেলার উদ্বোধনী করতে গিয়ে প্রকাশ্য মাইক হাতে বলছেন অ্যাডমিনিস্ট্রেটিভের সর্বোচ্চ পদে উপস্থিত যে মেয়েটির লাভ অ্যাফেয়ার্স ছিল মেয়েটি হয়তো প্রেগনেন্ট হতে পারে প্রেগনেন্ট কি ছিল মেয়েটির শরীর খারাপ ছিল মেয়েটিকে কি রেপ করা হয়েছে এই কথাগুলো যখন মুখ্যমন্ত্রী বলছিলেন তার মধ্যে কোনো লজ্জা কোনো কুণ্ঠিত বোধ দেখতে পাই তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপড হয়ে আপনি রেপড বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন এটা এনকোয়ারি করেছেন কি আমি পুলিশকে জিজ্ঞেস করলাম ঘটনাটা খারাপ অ্যারেস্ট হয়ে গেছে কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে শরীরটা খারাপ হয়েছে লাভ অ্যাফেয়ার্স তো ছিলই বাড়ির লোকেরাও সেটা জানতো পাড়ার লোকেরাও জানতো এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয় এটা ইউপি নয় যে লাভ জিয়াদ নিয়ে আমি প্রোগ্রাম শুরু করবো এটা বাঙালির লজ্জা বাংলার লজ্জা কি প্রমাণ করতে চাইছেন আর এই ধরনের মন্তব্যের মাধ্যমে এই দুষ্কৃতিগুলোকে এই দুষ্কৃতিদের উৎসাহিত করছে নাকি কি মনে হয় যেখানে a chief minister and a women chief minister can be insensitive to space about a minor child rape it's shocking you are the chief minister of the state and home department comes under you শুধু ভাবলে হবে না পুরো হোম মিনিস্টারও এই চিফ মিনিস্টার তাহলে পুরো হোম ডিপার্টমেন্ট এবং চিফ মিনিস্টার হওয়া সত্ত্বেও অ্যাকচুয়ালি বলা হয় প্রত্যেকটি বাংলার নাগরিকের দায়িত্ব মুখ্যমন্ত্রী তথা এই রাষ্ট্রের এই রাজ্যের প্রত্যেকটা মানুষের জীবনের দায়িত্ব নেওয়া তার কর্তব্য সেখানে সর্বোচ্চ পদে থাকা সত্ত্বেও দিনকে দিন যেভাবে অন্যায় অত্যাচার চলছে যেভাবে হিটলারি রাজত্ব চলছে সেখানে কি করে সুশাসন প্রতিষ্ঠিত হবে কোথায় সোনার Bangla a child thirteenth years old who has been possibly gang raped and she has been burn যেখানে প্রমাণ লোপাটের জন্য জ্বালিয়ে দেওয়া হলো সেখানে কি বলা হবে পক্সো আইন আইপিসি সেকশন থ্রি সেভেন্টি ফাইভে বলা হয় যে যদি কোনো মেয়ের সম্মতিতেও সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্সুয়ালি ইন্টার রিলেশন করা হয় সেক্সুয়াল রিলেশন করা হয় তারপরে যদি সেই মেয়ের বয়স ষোলো বছরের কম হয় তাহলে সেটাকে রেপ হিসেবে ধরা হয় পক্সো আইনে এটাও বলা হয় যে আঠেরো বছরের নিচে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করা রেপের পর্যায়ে পড়ে সেক্ষেত্রে কি করে একজন মুখ্যমন্ত্রী হয়ে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে প্রকাশ্যে বলতে পারে মেয়েটি হয়তো প্রেগনেন্ট ছিল মেয়েটি কি রেপ হয়েছিল মেয়েটি কি লাভ এফেয়ার ছিল এটা কি পশ্চিমবঙ্গ এটা ইউপি নয় ইউপিতে গিয়ে দেখুন অনেক অনেক সুষ্ঠু সরকার চলছে বাংলায় তো প্রতিদিন মানুষকে মার্ডার হতে হচ্ছে এখন আবার বাংলার মুখ্যমন্ত্রীর সাজেশান প্রত্যেকটা মানুষ কি খাবে কি পরবে কি দেখবে সেটাও ঠিক করে দিচ্ছে প্রত্যেকটা মিডিয়া কি দেখাবে সেটাও ঠিক করে দিচ্ছে যে আপনারা সারাদিন দেখান বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মেয়ে বাংলায় স্বর্গ চলছে বাংলায় কি চলছে কত কাজ হচ্ছে এটা দেখান কিন্তু সত্য ঘটনাগুলোকে চেপে যান বন্ধ করুন সারাদিন দেখাবেন না মুখ্যমন্ত্রী আর নিতে পারছেন না ভাবতে অবাক লাগে তিনি নির্দেশ দিচ্ছেন তিনি বলছেন যে তোমরা স্টার জলসা সিরিয়াল দেখো জি বাংলা সিরিয়াল দেখো ভাবতে পারেন খবর দেখো না কেন আজ বাংলার মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে মিডিয়াকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ভয় পেয়ে গেছে বলছি আজকাল প্রত্যেকটা ছেলে মেয়েদের হাতে ফোন এসে গেছে তারা একটা সাংবাদিক হয়ে গেছে এটাও তো ঠিক প্রত্যেকে যেমন সাংবাদিক হয়ে যায়নি আপনিও সব কিছু বিষয়ে সব কিছু জেনে নেননি কিন্তু আপনি যখন কথা বলেন কখনো উকিল কখনো ডাক্তার কখনো মাস্টার কখনো সব সব অল ইন ওয়ান কারণ আপনি জানেন যে বাংলার মানুষরা স্টার জলসা সিরিয়াল দেখুক যেখানে একটা মানুষের দুটো চারটে বউ দেখানো হয় যেখানে একটা স্ত্রীর একটা মেয়ের দুটো স্বামী চারটে স্বামী দেখানো হয় আপনার নাচ গান দেখুন কিন্তু খবর দেখবেন না কারণ খবর দেখলে আমার দোকান বন্ধ হয়ে যাবে অর্থাৎ সরকারের যে দুর্নীতিগুলো সেগুলো দেখবেন না আপনারা নাচ গান নিয়ে মেতে থাকুন আপনারা সারাদিন দেখুন আমি হচ্ছে বাংলার মেয়েদেরকে কন্যাশ্রী দিচ্ছি কিন্তু বাংলার আজ প্রত্যেকটা বাড়ির মেয়েরা ভীত সন্ত্রস্ত নিরাপদ নয় যে কোনো মুহূর্তে মুহূর্তে শাসক দলের শাসক দলের গুন্ডা মস্তানদের দ্বারা ধর্ষিত হতে পারে মার্ডার হতে পারে আজ বাংলায় কেউ সুরক্ষিত নয় এখানে বাংলার শাসকের আইন চলছে টিএমসি সরকার টিএমসি নেতাদের মস্তানদের দাপট চলছে তাদের দ্বারা পুলিশ প্রশাসন অফিসার নিয়ন্ত্রিত হচ্ছে এখানে পুলিশ আর পুলিশ নেই তৃণমূল পার্টির ক্যাডার বা গুন্ডাতে পরিণত হয়েছে তাদের দ্বারা তাদের অঙ্গুলিয়ে হেলনে এখানকার আইন শাসন পরিচালিত হচ্ছে তাই প্রশ্ন উঠছে প্রশাসনের রেসপন্সিবিলিটি কোথায় কারণ বলা হয় প্রত্যেকটা এলাকায় সিভিক পুলিশ সিভিক ভলেন্টিয়ার রাখা হয়েছে যারা পুলিশ থানার একটা সিসিটিভি হিসেবে কাজ করে তারা জানে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় কে কোন পার্টি করে কে কি কাজ করে কে কার সাথে কথা বলে কে কি খায় কে কি দেখে সুতরাং একটা মেয়ে ১৩ বছরের কিশোরী যাকে মার্ডার করা হলো এবং তার বাবার এতটাই প্রতাপ যে তার ওই দিনমজুরকে মেয়েকে ধর্ষণ করার পরেও তাকে একজন মহিলা ও দুজন লোক মিলে তার বাড়িতে দিয়ে যায় যখন পরবর্তীকালে সে মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়ে তখন তার বাবাকে বলা হয় যে তুমি হসপিটালে নিয়ে যাবে না পুলিশে কমপ্লেন করবে না তাহলে বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে ভাবতে পারেন এটা যদি তৃণমূলের উপপ্রধানের ছেলে না হতো এইভাবে দাপট দেখাতে পারতো এবং মারা যাওয়ার পর তার বাড়ির ওই দিনমজুর লোকটির উপর প্রেশার আসতে থাকে এবং without death certificate without postmortem report postmortem না করেও প্রমাণ লোপাটের জন্য তাড়াতাড়ি করে মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হয় এবং যে শ্মশানটি গত দু বছর আগে দু লাখ টাকা দিয়ে ওই এলাকার তৃণমূল বিধায়ক তৈরি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য বলেছেন জিনাকে সার্ফ সাবান দিয়ে মুখটা ধুতে কারণ এনার মুখে সত্যি কিছু আটকায় না ভাবুন ওই এলাকার রানাঘাট পুলিশ জেলের এসপি তিনি বলছেন যে অভিযুক্তের বক্তব্য অনুযায়ী যে মেয়েটি ওই দিন মদ্যপান করেছিল মেয়েটি মাঝে মাঝে মদ্যপান করে মদ্যপানের সঙ্গে গ্যাংরেপের কি সম্পর্ক মদ্যপান করলে কি তাকে ফুল ছুট দিয়ে দেওয়া হয় যে তাকে যে কেউ রেপ করতে পারে আর আমাদের সত্যি কথা বলতে এই মেয়েটি বর্তমানে পৃথিবীতে নেই খুবই কষ্টের তার পোস্টমার্টম হয়নি তার এমন কোনো সিসিটিভি নেই যে সে মদ্যপান করেছিল অ্যালকোহল ড্রিঙ্ক করেছিল তার কোনো প্রমাণ আছে না তার স্টমাক পাকস্থলী থেকে কোনো অ্যালকোহল পাওয়া গেছে তাহলে এই ধরনের বক্তব্য স্পিচ দেওয়ার মানে কি অর্থ কি আসলে কি জানেন এটা হচ্ছে ওই মেয়েটাকে ছোট করে দাও মেয়েটির চরিত্র নিয়ে স্পশ্ন তোলো যেটা আমাদের মাননীয় করেছে অন স্ট্যান্ডিং স্টেজ স্টেজে দাঁড়িয়ে বলছে যে মেয়েটির কি লাভ এফেয়ার্স ছিল মেয়েটি কি প্রেগনেন্ট ছিল মেয়েটি কি সত্যি ভাবতে অবাক লাগে আমরা এই বাংলায় বসবাস করি শিশু সুরক্ষা আইন অনুযায়ী বলা হয় সেকশন টোয়েন্টি থ্রিতে বলা হয়েছে no person shall make any report or pregnant comments এই ধরনের কোনো কমেন্টস বা মন্তব্য করতে পারেনি সে এসপি হোক বা মুখ্যমন্ত্রী হোক যদি করে এই ধরনের কোনো মন্তব্য তাহলে সেই ব্যক্তি ছ মাস থেকে এক বছরের জেল পর্যন্ত হতে পারে মুখ্যমন্ত্রী তো আইনের ছাত্র ছিলেন শুনেছি তিনি কি জানেননি শুধুমাত্র বাংলার মানুষকে অন্ধকারে রেখে নিজের আখেরটা গুছিয়ে নেওয়া সত্যকে ধাপা ঝাপা দেওয়ায় যেন রিসার্চ স্কলার হয়ে উঠছেন এই রাজ্যের সর্বসর্বা বাংলায় এখন বর্তমানে মনে হয় যে হিটলারি রানীর রাজত্ব চলছে এখানে তো শাসকের আইন নেই আইনের শাসক আইনের শাসন নেই শাসকের আইন রয়েছে শুধু তাই নয় এখানে অনেকটা মনে হয় যেন হিটলারি রানীর রাজত্ব চলছে হিটলারি রানীর শাসন চলছে একটা তালিবানি মেন্টালিটি কোম্পানির চালাচ্ছে এই রাজ্যটা যেখানে দিনকে দিন মানুষের ওপর অকথ্য অত্যাচার মেয়েদের ওপর নির্মম গণধর্ষণ মেয়েদের নিরাপত্তা আজ কোথায় তাজ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এইভাবে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এই জাতীয় ঘটনার ক্ষেত্রে এই জাতীয় মন্তব্য আপনারা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে দেখতে পাবেন না যাই হোক দেখুন আজকের এই ঘটনার পর বিরোধী দলনেতা হিসেবে কি বলেছেন শুভেন্দু অধিকারী মন্তব্য করবো না কিন্তু একটা কথা আমি আপনাদের বলতে চাই যে সমস্ত আইএস আইপিএসদের তাদের একটা পারফরমেন্সের মার্কিং করতে হয় দশ নম্বরের মার্কিং থাকে এই পশ্চিমবঙ্গের বাংলা বাঙাল পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএস আইপিএসদের এই মার্কিংটা দেন হোম মিনিস্টার হোম মিনিস্টারের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ হোম হোম ডিপার্টমেন্টে দুটো আছে একটা পার সিভিল আর একটা হচ্ছে পুলিশ আইপিএস মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রিত সরকারি ব্যবস্থাপনার সে আইপিএস হতে পারেন আর নিচের তলায় সিভিক ভলেন্টিয়ার্স হতে পারেন কেউ এই তদন্ত নিয়ে আর কিছু করতে পারবেন না কেন পারবেন না কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী গতকাল তদন্তের রিপোর্ট প্রকাশ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন আমি পুলিশকে বলেছি খুঁজে দেখতে লাভ অ্যাফেয়ার্স ছিল কি না প্রেম ঘটিত বিষয় ছিল কি না আমি পুলিশকে বলেছি যে ওই বালিকাটি মানে মহিলাটি মহিলা তো বলবো না নাবালিকা ক্লাস নাইনের ছাত্রী লজ্জা রাখার জায়গা নেই তাকে মানে গর্ভবতী ছিল কিনা যেটা ইংরেজিতে প্রেগনেন্ট বলেছেন এ কথা কখনো কেউ বলতে পারে এবং আশ্চর্যজনকভাবে এই দলদাস পুলিশ যারা আসানসোলে আজকে প্রার্থীকে মারছে যারা আসানসোলে মিডিয়াকে আটকাচ্ছে সেই পুলিশ এখানে সায়ক দাস রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি তার এক ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করে একই কথা রিপিট করেছেন তদন্ত তো শেষ হয়ে গেছে এবং এই সায়ক দাস এসপি যেটা সবচেয়ে গরিত অপরাধ করেছে সেটা হচ্ছে ওয়ান সিক্সটি ফোরের গোপন জমানবন্দি আপনাদেরকে বলেছে আপনাদের মাধ্যমে আমরা জেনেছি গোপন জমানবন্দি বলতে পারে না আমি দাবি করব কোর্ট মনিটারিং সিবিআই ইনভেস্টিগেশন এই কেসে হওয়া উচিত কারণ তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতার ছেলের জন্মদিনে সন্ধ্যাবেলা ক্লাস নাইনের একটি ছোট্ট ফুটফুটে কন্যা সে গেল সেখানে জন্মদিনের পার্টিতে সে ক্ষতবিক্ষত হয়ে বাড়িতে ফিরল তার গা থেকে মদের গন্ধ পাওয়া গেল তার পরবর্তী সময়ে তার পরবর্তী সময়ে যারা পৌঁছে দিতে গেলেন তারা তার মাকে বললেন কোনো হসপিটাল নার্সিংহোমে নেওয়া যাবে না কাউকে পাঁচকান করা যাবে না বাড়িতে কোয়াক ডাক্তারকে এনে যন্ত্রণায় ছটপট করতে করতে বিনা চিকিৎসায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি ছোট্ট আমাদের কন্যা সম তাকে প্রাণ দিতে হলো প্রাণ দিয়েও শান্তি নেই মারা গেলে ডক্টর ডেকে তার ডেথ ডিক্লিয়ার করতে হয় গ্রামের বা পাশাপাশি কোনো ডক্টর থাকলে তার একটা ডেথ সার্টিফিকেট লাগে সেই ডেথ সার্টিফিকেট নিয়ে তাকে শ্মশানে শ্মশান কমিটিকে বলে দাহের কার্য করতে হয় ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি এত বড় প্রভাবশালীর হাত আছে পিএম তো পরের কথা ডেথ সার্টিফিকেট না লিখে দিলে দাহ করা যায় না কিন্তু তার ডেথ সার্টিফিকেট ছাড়া দাহ হলো পোস্টমর্টমের তো প্রশ্নই নেই তাহলে নিমন্ত্রণ কে করেছিল এবং এই যে জঘন্য নৃশংস বর্বর কাজ কোনো একজনের কাজ নয় দল বেঁধে করা হয়েছে ডাক্তারের কাছে যেতে কে বাধা দিল তড়িঘড়ি ডেথ সার্টিফিকেট ছাড়া পিএম ছাড়া দাহ করার কাজটা কারা করল এখনো কেন ওই জল্লাদ বলবো ওই পাপি বলবো সমাজে নরকের কীট বলবো তার বাবা কেন এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায়